যে যুবক কোন আজ বাইরে রয়েছে কত মা আহারে কত বাপ কাঁদে কলিজার সন্তানের সঙ্গে দেখা হয় না কত স্ত্রী বাড়িতে বসে রয়েছে কত সন্তান কত বাচ্চা বাচ্চা বেগুনা মাসুম সন্তান ঘরেতে বসে বসে কাঁদে একটু বাপের মুখটা দেখতে দেখার সুযোগ হয় কত কষ্ট তারা আজ বাড়িতে রয়েছে আজকে সমাজের মানুষ গ্রামের মানুষ একবার ভাবে না তাদের কি অপরাধ ছিল তাদের কি অন্যায় ছিল তারা কেন আজ হাত ছাড়া হয়ে দাঁড়িবে তারা কেন আজ বাড়িতে দাঁড়িবে তারা কি রসুলের দুশ্মান ছিল তারা কি রসুলের গাদ্দারি করেছিল গ্রামের মানুষ একবার ভাবে না পদক্ষেপ নেয় না যে যেমন চলছে আমরাও চলব খুদার কসম শরিয়াতের কারণে যদি বয়কাট হয়ে থাকে আল্লাহ আল্লাহ রসুলের কারণে যদি বয়কাট হয়ে থাকে ঠিক আছে আল্লাহ রসুলের কারণে যদি না হয় শরিয়াতের কারণে যদি না হয় খোদার দাস আল্লাহ বিচার করবে আল্লাহ পাকের ওয়াদা ইন্না ইলাইনা সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু বান্দা শুনে রেখে দে দুনিয়ায় আনিস ইনসাফ নাও পেতে পারে দুনিয়ায় যারা মাটার হোক ইনসাফ নাও পেতে পারে আল্লাহ এমন করে সিংহাসনে বসবো তোদের সবার একা এক এক করে ডেকে নেব তুই তো ছিলিস এক ফুটা পানির তৈরি তুই তো ছিলিস তোর মায়ের গর্বে তোর মায়ের পেটে তোর মায়ের মেন্সের অঙ্গকে তুই বড় হয়েছিস আমি আল্লাহ তোর কমজুরি করে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ আবার ডেকে নেব ইন্না ইয়া ইয়াবাও আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে তারপরে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু আমি আল্লাহ হিসাবে দেব না রে বান্দা আমি আল্লাহ সেদিন হিসাবে দায়িত্ব আমি আল্লাহ নিজেই নেব জোরে বলো আল্লাহ কেননা আল্লাহ আল্লাহ দেখে দুনিয়ার অনেক মানুষের কাছে হিসাবে জিম্মাদার দিয়েছিল হিসাবে বিচার সালিশের দায়িত্ব দিয়েছিল কিন্তু না অনেক মানুষ বিক্রি হয়ে গিয়েছে হয়েছে অনেক মানুষ ধনীদের টাকায় বিক্রি হয়ে গিয়ে গরিব মানুষদেরকে এমন করে ফাঁসির ঝুলিয়ে দিয়েছে ধনী মানুষেরা হয়ে পেয়েছে আল্লাহর কাছে রেকর্ড জমা আছে না না আল্লাহর কাছে সব জমা রয়েছে বান্দা উঠবে আমি আল্লাহ হিসাব নেব বান্দা সব কিছু দেখতে পাবি হিসাব সন্তান হয়ে যান এক সারা পরিমাণ যদি জুলুম করে ফেলেন কারোর উপরে আল্লাহ ছেড়ে দেবে না দেখেন বাপ দুনিয়ায় হক দুটো হক রয়েছে দুটো হক রয়েছে বোঝার চেষ্টা করেন অনেক ওয়াজ শুনেছে একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ এই দুটো হক আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক আর একটা বান্দার সঙ্গে সম্পর্ক বান্দা তুই যদি নামাজ না পড়িস রোজা না রাখিস তুই যদি হজ না করিস আল্লাহর এমন করে যেটা আল্লাহর সঙ্গে সম্পর্ক আমরা তুই যদি আদায় না করিস খোদার কষ্ট আমার বলার ক্ষমতা নেই সে মানুষটা জাহান নামে তুই নামাজ পড়িস না জাহান নামে যাবি এটা বলার ক্ষমতা নেই বলতে পারি বাপ নামাজ পড়ো না কেন আল্লাহ রসুল বলেছে বেনামাজিরা জাহান নামে যাবে এতটুকু বলতে তুমি এ কথা বলা আমার ক্ষমতা নেই তবে বান্দার সঙ্গে যেটা সম্পর্ক এক টাকা মেরে খেয়েছে এক টাকা মেরে খেয়েছে ওর ওর হিসাব একশো পার্সেন্ট দিতে হবে বান্দার হকের সঙ্গে গাদ্দারি নয় বান্দা হকের সঙ্গে গাদ্দারি নয় অনেকের অ্যাকাউন্টে পয়সা আসে এক লাখ তিরিশ হাজার টাকা আসে না না কিন্তু দেখা যাচ্ছে সে যখন পয়সা তুলতে যায় তখন তোলে এক লাখ উনত্রিশ হাজার টাকা এক হাজার টাকা কোথায় গেল তোমার হক নয় বান্দার হক তুমি যে খেলে আখেরাতে কি জবাব দেবে সব গরিব মানুষেরা বিচার পেয়ে যাবে দুনিয়ায় করে আমার আল্লাহ বিচার করে বান্দার হককে আল্লাহ ফিরিয়ে দেবে জোরে বলুন আল্লাহ যুবকেরা শুনে রেখে দেন আমরা কি মনে করি কত মানুষের হক নষ্ট করলাম সমাজে বিচার করতে পারলো না হয়তো সেটা ঢিসমিস হয়ে গেল ওর বিচার হয়তো আর হবে না না বান্দা শুনে রেখে দে অবশ্যই তো হবে এই যে আনিস ভাইকে নিয়ে এত আন্দোলন হচ্ছে যদি বিচার যদি না হয় সূক্ষ্ম বিছানা হবে আসরের ময়দানে আল্লাহ ডেকে বলবে আল্লাহ যখন বিচার নেবে মানুষেরা সেই দিন আফসোস করে বলবে লাই গদিরু সগিরাতান ওয়ালা কাবীরাতান বান্দা তাদের আমল নামা দেখবে আর বান্দা বলতে নইবে আয় কি আফসোস কি আফসোস কি আফসোস লা সাগিরাতান আল্লাহ আমাদের ছোট চাইতে ছোট কোন আমল ছাড়িনি গো ওয়ালা ইবাদিরু কাবীরাতান আল্লাহ আমাদের বড় চাইতে বড় কোন আমল ছাড়িনি গো ও বাপেরা তোনেরা আল্লাহ আমাদের সমস্ত আমলকে রেকর্ড করে রেখেছে করেছেন আল্লাহ লিখেছে এ বান্দা শুনে রেখে দে অফিস আদালতে সিগারে বসে কি অপরাধ করেছিলে দুনিয়ার কেউ জানতে পারেনি সেটাও আমার আল্লাহ রেখেছে এই নজওয়ানেরা হাসুরের ময়দানে সমস্ত অপরাধীরা সমস্ত আমলওয়ালারা তারা নিজে নিজের আমল দেখতে পাবে আরো জোরে বলুন আসলে সবাই সবকিছু দেখতে পাবে সেই দিন কে কত বড় চালাকি কে কত বড় এমন করে বাহাদুরি মানুষ সেদিন ধরা পড়বে